ইমান সব ভাগ করা মতো না গেছে নিয়তের আলোচনা গেছে তার পরিবর্তন ইমামের কিনাতে মধ্যে বড় হয় হাদিসের মধ্যে আসছে মনে পাবি মনে আমি তাহলে yang control তিন রাকাত নামাজের প্রথম দুই রাকাতে আলহামদুলিল্লাহ করে আরেকটি সুরা করে বোঝা হয় না কমপক্ষে এক পরিমাণ সময় আমাকে দাঁড়াতে হবে দুই মাঝখানে সোজা বসা আমরা যে দুইটা রুকু ফরওয়ার্ড ফরওয়ার্ড রুকু সোজা দাঁড়ানো আগে দুই মাঝখানে সোজা হয়ে বসা হয় তখন এক দিলাম দেওয়ার পরে আমি তাড়াহুড়ো করে ভালোভাবে না বসে একটু মাথা টুকিয়ে আবার আরেক চলে গেল আমার ওয়াজি ছুটে গেল আমি জানি না আমার তারপরে প্রথম বৈঠক প্রথম বৈঠক মানে প্রথম বৈঠক তিন রাখাতের নামাজে অথবা চার রাখাতের নামাজে প্রথম বৈঠক হয় দুই রাখাত পরে আমরা বসি জন্য বসি এটাকে বলা হয় প্রথম বৈঠক তারপরে তিন রাখাতের নামাজে দুই রাখাত পরে বসলাম এটাকে বলে প্রথম বৈঠক আবার তিন রাখাত শেষ করে আবার বসলাম এটাকে বলে শেষ বৈঠক শেষ বৈঠক ফরজ প্রথম বৈঠক বাজবে চার রাখাতের নামাজে দুই রাখাত পরে আমি বসলাম আত্মায়ন করার জন্য বসলাম এই বসাকে বলে প্রথম করে বসলাম সেটাকে বলে শেষ করি অর্থাৎ প্রথম বৈঠক হয় কখন তিন রাখাতের নামাজে অথবা চার রাখাতের নামাজে প্রথম বৈঠক হয় আর দুই রাখাতের নামাজে কি হয় না প্রথম বৈঠক হয় না কারণ এটাই শেষ করি দুই রাখাত পরে বসে গেলাম ফজরের দুই রাখাত সুন্দর অথবা ফজরের দুই রাখাত ফরজ অথবা দুই রাখাত নফল অথবা দুই রাখাতের নিয়ত সুন্দর আমি দুই রাখাত পরে বসে গেলাম তাহলে সেটাই আমার এটা আমার জন্য কি কোন বৈঠক শেষ করি কারণ আমার নামাজ শেষ হয়ে আমি যে বলেছিলাম ফরজ নামাজের প্রথম দুই রাখাতে যেটা করা প্রথম দুই রাখা এখন দুই রাখাতে নামাজ করতেছি যখন মনে করো বছরের দুই রাখা ফরজ তাহলে দয়া রাখাতে আমাকে কি করতে হবে ব্যায়াম করতে হবে আত্মা হিয়াত করা আত্মা হিয়াত করা হলো আমরা যে বসে আত্মায়াত করে প্রথম বৈঠক আর শেষ বৈঠক হোক আত্মা হিয়াত করা হলো আগে দ্বিতীয় নামাজে দোয়ায় কলম করে দ্বিতীয় নামাজে দোয়ায় কলম করা হলো ওয়াজিব তারপরে হলো সালাম ফিরানো সালাম ফিরানো কি ওয়াজিব ইমামের জন্য ইমামের জন্য আস্তে জায়গায় আস্তে পড়া জোরের জায়গায় জোরে পড়া যে নামাজ আস্তে আস্তে পড়তে হয় সেই নামাজ আস্তে আস্তে পড়া যেমন জোহর আসর কেরাতগুলো আস্তে আস্তে পড়তে হয় মাগরিব পেশা করো কেরাতগুলো জোরে জোরে পড়তে হয় আস্তের জায়গায় আস্তে পড়া জোরের জায়গায় জোরে পড়া তারপরে আসলে মুক্তাদের জন্য মুক্তারি কারণ তাদেরকে বলে যারা পিছনে ইত্তেদা ইমামের পিছনে ইত্তেদা করে তাদেরকে জন্য ইমামের অনুসরণ করা ইমাম যেভাবে নামাজ ইমাম ভুল করলে তিনিও ভুল আমিও সাহসেরটা দেব ইমামের ভুল হয়েছে ইমাম সাহসেরটা দিছেন আমার তো ভুল হয় না আমি কোনো সাহসেরটা দেব আমি ইত্তেদা করছি ইমাম ইমামের ইমাম যেভাবে নামাজ ইমাম যা করবেন আমিও তাই করবো ইমাম উঠতে যাবেন আমিও উঠতে যাবো ইমাম সেন্টার যাবেন আমিও সেন্টার যাবো ইমাম বিড়াটা করে বসে না বসে যদি আমার আমি আমি লোকমা দিতে পারবো ওরা আমার যদি মনে না থাকে তাহলে তো ইমামের সাথে সাথে আমি উঠে গেল ইমাম উঠে গেছে মনে করো দুই রাখাতে পরে দুই রাখাতে পরে বসার কথা ছিল ইমাম উঠে গেছে আমি লোকমা দেবো সুবাহান আল্লাহ বসার জন্য সুবাহান আল্লাহ উঠার জন্য আল্লাহ আকবর ইমাম বসার কথা ছিল উঠে গেছে বসার জন্য সুবাহান আল্লাহ ইমাম উঠার কথা ছিল বসে গেছে বসার জন্য কি করবো আল্লাহ আকবর ইমামকে উঠানোর জন্য কি করবো আল্লাহ আকবর করবো আল্লাহ আকবর বলে ওনাকে উঠাবো আর ওনাকে বসাবো কি বলে বলে বুঝা গেছে এখন যদি আমার মনে তার না থাকে পিছনে যারা আমি আমরা মুক্তা আমরা তো ভুল হতে পারে না ইমামের ভুল হতে পারে মুক্তা দিতে হতে পারে না ইমাম সাহেব ভুলে ভুলে উঠে গেছেন বসার কথা ছিল উঠে গেছেন আমিও আমারও ভুল হতে পারে না যে আমিও ভুলে গেছি এখন বসানো আমরা যা ইমাম যা করছে আমিও উঠি অসুবিধা নেই আমি ভুলে গেছি ইমাম উনার কথা শুনে বসে গেছে আর আমি আমারও মনে নাই আমিও বসে গেছি এটা কোনো কোনো হতে পারে মানুষ তো মানুষের মন ভুল হতে পারে স্বাভাবিক মুক্তাদের জন্য ইমামের অনুসরণ করা ইমাম ভুল করলে লোকমা দেব ইমাম ভুল করলে কি করবো লোকমা দেব লোকমা দিতে ভুলে গেছে এখন ইমাম যারা করে আমিও তেমনি করবো কোনো সমস্যা নেই ঈদের নামাজে অতিরিক্ত আমরা ঈদের নামাজের সময় ঈদের নামাজের নিয়ম বলেছিলাম যে প্রথম রাখাত শুরু করার শুরুতে প্রথম রাখাতে শুরুতে কি করতে হয় অতিরিক্ত তিনটা তকবির বলতে হয় দ্বিতীয় রাখাতে যাওয়ার আগে আরো অতিরিক্ত তিনটা তকবির বলতে হয় এই ঈদের নামাজে অতিরিক্ত যে ছয়টা তকবির এই তকবির হলো তারপরে হলো তিরিশ দিন ভাবে রোপণ গুলো আদায় করা রোপণ বলেছিলাম প্রত্যেকটা রোপণ

তারপরে রুকু তারপরে সেজদা তারপরে বসা একটা ধারাবাহিক আছে না একটার পরে একটা তখন আমি আগে সেজদা দিয়ে দিলাম পরে রুকু করলাম অথবা বসার কথা ছিল উঠে গেলাম উঠার কথা ছিল বসে গেলাম আমি তার টিমের খেয়াল খেয়াল করলাম না তার টিমের উল্টা করলাম যে ধারাবাহিক ভাবে আমাদের নামাজ পড়া উচিত ছিল ওই ধারাবাহিক সেজদা দিলাম আমরা দুইটা অতিরিক্ত সেজদা দিলাম এটাকে বলা হয় সাহু সেজদা সাহু মানে ভুল সাহু মানে ভুল আরবিতে সাহু বলা হয় ভুলকে সেজদা মানে তো সেজদা আমরা বুঝি সাহু সেজদা মানে কি ভুলের সেজদা আমার নামাজের মধ্যে ওয়াজিব সুযোগ গেছে আমার একটা ভুল হয়েছে গুণের কারণে আমি কি করলাম আর দুইটা সেজদা দিলাম বেশি এই জন্য এটাকে বলা হয় গুণের সেজদা আর এটাকে বলে সাহু সেজদা এখন বলছি আমরা সাহু সেজদা তারপরেও যদি আপনারা কারো বুঝতে অসুবিধা হয় আমাকে নামাজের পরে জিজ্ঞাসা করবো হুজুর আমাকে আবার বলে দেন সাহস আমি কিভাবে দেবো ইনশাল্লাহ আমি বলে দেবো আল্লাহ এইগুলো আমাদের ওয়াজিবের আলোচনা ওয়াজিব যতটুকু বলেছিলাম প্রত্যেক করে এরকম একটা দোয়া কি থাকা উচিত এই বইয়ের মধ্যে আমার অন্যান্য দোয়াগুলো আছে আর নামাজের এই সম্পর্কে নামাজ সংক্রান্ত এই সমস্ত মাসলা সংক্ষিপ্ত ভাবে আছে নামাজের ফরওয়ার্ড নামাজের ওয়াজি নামাজের সুন্দর এগুলো সংক্ষিপ্তভাবে সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে আর আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমায় নামাজের সুন্দর সম্পর্কে আলোচনা করব নামাজের সুন্নত আছে 28টি নামাজের সুন্নত কয়টি 28টি তার মধ্যে সাতটি রুকুর মধ্যে বসার মধ্যে সেজদার মধ্যে বসার মধ্যে এই হবে নামাজের সুন্নত আঠাশটি ইনশাআল্লাহ আল্লাহ আগামী ইনশাআল্লাহ এই নামাজের সম্পর্কে আলোচনা হবে আল্লাহ আমাদেরকে এই বলছিলাম যে ফরজ ছুটে গেলে আমার একটা স্মরণ রাখতে রাখা উচিত নামাজের ফরজ ছুটে গেলে নামাজ শেষ হয়ে যাবে ভেঙে যাবে নামাজের ওয়াজিব ছুটে গেলে নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সাউথ সেন্টার হয়ে যাবে তারপরে হলো দোয়া কমে যাবে সাউথ সাইডটা দিতে হবে না নামাজ হয়ে যাবে নামাজের সুন্দর সুন্দর গেলে কি হয়ে যাবে নামাজ হয়ে যাবে সাউথ সাইডটাও দিতে হবে না কিন্তু যে পরিমাণ দোয়া পাওয়ার কথা ছিল আমার নামাজের মধ্যে নামাজ পরিপূর্ণভাবে সুন্দর সহকারে আদায় করলে যে মনে করেন আমি একশো একশো মার্ক পাওয়ার কথা ছিল একশো দোয়া পাওয়ার কথা ছিল আমার সব কমে যাবে হয়তো সুন্দর হিসাবে ষাটটা আমি সুন্দর সুন্দর আদায় না করার কারণে আমার একশোর মধ্যে ষাট আসবে অথবা একশোর মধ্যে পঞ্চাশ আসবে অথবা একশোর মধ্যে সত্তর আসবে এরকম শূন্য যত কমবে আমার সব যত কমবে কিন্তু সাহস চিন্তা হবে না নামাজের নামাজ আদায় হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝান আমল যোগ্যতা করবেন আমি ওয়া